একদিন তোমায় ঘিরে হবে উতলায় তো ভাবিনি জীবনে ভাবনা যত একদিন তোমায় ঘিরে হবে উতলায় তো ভাবিনি জীবনে ভাবনা যত